কেমন আছেন আমি চন্দন স্মার্ট গ্রাফিক্সের তরফ থেকে তো আজকের আমি আপনাদের একটা নতুন টেক্সট এফেক্ট শেখাবো সেটা হচ্ছে ডবল টেক্সট এক্সপোজার তো বেশি দেরি না করে চলুন আমরা ঝটপট দেখে নিই তো বন্ধুরা প্রথমে কি করতে হবে প্রথমে আমাকে একটা পিকচার নিয়ে আসতে হবে তো আমি কী করবো ফাইল থেকে আমাকে ইম্পোর্টে যেতে হবে ইম্পোর্ট থেকে আমাকে এখানে আসতে হবে এখান থেকে এই ফটোটা আমি এখান থেকে চুজ করব ঠিক আছে ফটোটা নিয়ে এলাম নিয়ে এসে ফটোটাকে প্রপোর্শনালি বড় করলাম খুবই ইজি এফেক্ট কোনো ভয়ের কিছু নেই যা সবাই করতে পারবে একটা বাচ্চা ছেলেও করতে পারবে তো দেখুন কীভাবে করতে হবে আমি আমার চ্যানেলের নামটা লিখছি কিবোর্ড থেকে শিফট চেপে ইমেজটাকে ধরে C R E e press করুন তাহলে এটা ভার্টিক্যালি আর হরাইজেন্টালি সেন্টার হয়ে যাবে এর টেক্সটটাকে প্রশ্ন একটু বড় করুন এইবারে এটাকে একটা ফন্ট দিন আমি দিলাম ইম্প্যাক্ট ইম্প্যাক্ট দিলে একটু ভালো লাগবে তারপরে কি করতে হবে তারপরে এই পিকচারটাকে ধরতে হবে ধরে এই টুলবার থেকে রেক্টেঙ্গুলার টুলকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট চেপে ডাবল ক্লিক করতে হবে তাহলে কি হবে এই ছবিটার চারপাশে সেম মাপে একটা বক্স এসে যাবে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন একটা বক্স এসে গেছে এবার কি করতে হবে এই বক্স আর টেক্সটটাকে আমরা ধরলাম ধরে এখান থেকে আপনার কম্বাইন্ড করে দেবো কম্বাইন্ড করলে কি হবে যে এই বক্সটার টেক্সটটা একসাথে হয়ে যাবে তো আমরা তখন এই বক্স এই টেক্সটটাকে হলো হিসাবে দেখব যেটার মাধ্যমে আমরা উপরের ছবিটাকে আমরা দেখতে পারবো যেটা আগে দেখতে পারছিলাম না তো এবার কি করতে হবে যেহেতু এটা ডবল এক্সপোজার করব সেটাকে কি করতে হবে যে আমরা এখানে এখন কিছু দেখতে পাচ্ছি না তো আমরা কি করব এই টেক্সট লেয়ারটাকে আমরা ধরব ধরে এটার কালার একটু চেঞ্জ করে দিই তাহলে দেখতে ভালো লাগবে কালারটা দিই আর এখান থেকে মোটামুটি thirty four fifty six okay ঠিক আছে এইবারে আমরা কি করব এখান থেকে টুলবার থেকে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি টুলটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করে দ্বিতীয় যে অপশনটা আছে ইউনিফর্ম ট্রান্সপারেন্সি এটাতে ক্লিক করব ক্লিক করলেই দেখবেন এখানে পেছনের যে পিকচারটা রয়েছে সেটা একটা ট্রান্সপারেন্ট লেয়ার হয়ে গেছে তো এবার কি করতে হবে এইখান থেকে আমাদের ট্রান্সফারের ভ্যালুটা বাড়িয়ে কমিয়ে দেখতে হবে ঠিক আছে আমি একটু কমিয়ে দিই মোটামুটি এটাকে সাঁত্রিশে রেখে দিন ব্যাস কমপ্লিট হয়ে গেল আপনারা এখানে টেক্সটেও দেখতে পাচ্ছেন আর পেছনের পাহাড়ের ছবিটাও দেখতে পাচ্ছেন আবার এর ভেতরেও ছবিটা দেখতে পাচ্ছেন ওকে তো আপনারা মোটামুটি শিখে নিলেন তো এটাকে একটু কারুকার্য করা যায় কারুকার্যটা কি করতে পারেন কারণ এটা যেহেতু আপনার টেক্সটটা কার হয়ে গেছে এখান থেকে শেপগুলোটা নিয়ে এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিতে পারেন এটাকে একটু করে দিতে পারেন এটাকে নামিয়ে দিতে পারেন নামিয়ে দিতে পারেন অসুবিধা নেই এটা জাস্ট ফর ভালো লাগার জন্য জাস্ট আর কিছু না আপনার চাইলে অন্যরকমভাবেও করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে তো সুতরাং এবার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে আমার চ্যানেলটা একটু হেল্প পাবে থ্যাংক ইউ